বাকিরা আসতে থাকুক আমরা আপাতত শুরু করে দিলাম তো ওকে আমার স্ক্রিন শেয়ার হয়েছে না ওকে ওকে আজকের ক্লাসের টপিক হচ্ছে আজকে আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং বা ইনস্টাগ্রাম প্রমোশনের গিক তৈরি করব। যেহেতু আমরা এখন ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে ক্লাস করছি এবং মোটামুটি আমরা ইনস্টাগ্রাম সম্পর্কে বেসিক নলেজ মোটামুটি সবারই আছে তো আমরা চাচ্ছি যে আমাদের রিকোয়ারমেন্ট ছিল যে আমরা মার্কেট প্লেস এবং কাজ দুইটা একসাথে চালাবো কেন চালাবো মার্কেট প্লেস এবং কাজ যদি আমরা দুইটা একসাথে চালাই তাহলে আমাদের সময় কম লাগতাছে এবং দ্রুত সাকসেস হওয়ার সম্ভাবনা বেশি কারণ আমরা অনেক জায়গায় দেখছি যে শুধু কাজ শেখায় মার্কেট প্লেসটা বলে যে ক্লাস শেষে তিন চার মাস পর দেখা যাবে যে ইয়া করবা গিগ বানায় দিমু বা একটা দুইটা গিগ বানায় দিয়ে বা একটা দুইটা ফাইবার অথবা আপওয়ার্কের উপর ক্লাস হয়ে মূলত ছেড়ে দেয় বলে যে তোমাদের ক্লাস শেষ এরপরে যেটা হয় প্রবলেমটা হয় ওই স্টুডেন্টরা বুঝতে পারে না যে ফাইবারে কেমনে গিগ দিতে হবে বা নেক্সট গিগ কীরকম হবে ফাইবারে কোথায় কি আছে এগুলো সম্পর্কে বুঝতে পারে না পরে দেখা যায় যে এখানে চার মাস ক্লাস করছে আবার পরবর্তীতে ফাইবারে দেখা যাবে যে সময় আরও চার পাঁচ মাস লাগবে শিখতে ফাইবার সম্পর্কে মোটামুটি আইডিয়া নিতে দেখা যাবে তার আট মাস চলে গেছে এক টাকাও ইনকাম হয় নাই তখন তিনি হতাশাই হয়ে যাবে হতাশ হয়ে যাবে যদি আমরা এই পোসে জায়গায় একটা করে কাজ শিখব এবং একটা করে গিক পাবলিশ করব। এতে আমাদের কাজও শেখা হবে মার্কেট প্লেসে থাকা হচ্ছে স্টেপ বাই স্টেপ আমরা এগোতে থাকব এতে আমাদের গিকগুলো যখন মোটামুটি পাবলিশ হতে থাকবে এখান থেকে অর্ডার পাওয়ার চান্স কিন্তু অনেক বেশি তো অনেকে আছে যারা ক্লাস চলাকালীন সময় ইনকাম করে এইগুলো প্রসেস ফলো করার মাধ্যমে ওকে যাই হোক আমরা চাচ্ছি যে আজকে থেকে ফাইবার মার্কেট প্লেসে আমরা নামবো তো মার্কেট প্লেসে নামার জন্য আমাদের কি করতে হবে আমাদের একটা গিগ পাবলিশ করতে হবে গিগ জিনিসটা তো আমরা মোটামুটি সবাই জানি তারপরেও আমি একটু আপনাদেরকে আইডিয়া দিই ডট কম যেহেতু আমাদের মার্কেট প্লেস এটা আমরা আস্তে আস্তে ফাইবার ফাইবার থেকে শুরু করে আমরা সবই শিখব ফাইবার আপার ফ্রিলান্সার আমরা স্টেপ বাই স্টেপ সবই শিখব ফাইবার ডট কম ওকে তো ওকে আমাদের মার্কেট প্লেসে আমরা চলে আসছি এখানে আমরা যেহেতু ইনস্টাগ্রামের সার্ভিস দিব তাহলে আমরা লিখব হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং বা ইনস্টাগ্রাম প্রমোশন ইনস্টাগ্রাম প্রমোশন এই কথাটা লিখে সার্চ করব তো লেখার পরে মোটামুটি এখানে তেরো হাজার সার্ভিস চলে আসছে যারা শুধু জি বলেন দশমিক পর আসে ওকে আচ্ছা। তো ওকে আমাদের এখানে দেখতে পাচ্ছি যে আমাদের প্রতিযোগী হচ্ছে তেরো হাজার এবং যদি আমরা অনলাইনে দেখি তাহলে পাঁচশো জনের মতো আপনার প্রতিযোগিতা হবে আই থিঙ্ক বেশি হতে পারে দেখি আপাতত ওকে তেরোশো বিশটা আপনার প্রতিযোগী আমরা আরও যদি কিওয়ার্ড দিয়ে মার্কেটিং লিখে যদি সার্চ করি দেখি কতজন আসে মার্কেটিং আমরা আগে গিকগুলো রিসার্চ করব। কেন রিসার্চ করব আমাদের কিওয়ার্ডগুলো প্লেসমেন্ট করার সময় যেন আমাদের ভালো হয় যে কোনটা দিয়ে র্যাঙ্ক করাতে র্যাঙ্ক করালে আমাদের ওকে কে আসলো এখন হাসিপুর okay Instagram marketing Instagram marketing কথাটা দেখি এখন মনে হয় তুলে দিছে নাকি আগে দেখতে হবে ওকে এখানেও তেরো হাজার মানে টোটাল কথা সেম টু সেম বেশি আর কম নাই তাহলে আমাদের চিন্তা থাকবে এই দুইটা কিওয়ার্ডটাকেই ফোকাস করা এই দুইটা কিওয়ার্ড দিয়ে আমাদেরকে র্যাঙ্ক করানোর চিন্তাভাবনা থাকবে তাহলে আমরা দুইটা কিওয়ার্ড পেয়ে গেলাম একটা হচ্ছে ইনস্টাগ্রাম প্রমোশন এবং ইনস্টাগ্রাম মার্কেটিং এবার আসি এখানে আরও কিছু কিওয়ার্ড আছে ঠিক আছে তো ইনস্টাগ্রাম পোস্ট হতে পারে ইনস্টাগ্রাম ম্যানেজমেন্ট হতে পারে ইনস্টাগ্রাম অ্যাড হতে পারে ইনস্টাগ্রাম অর্গানিক প্রমোশন হতে পারে আরও ইত্যাদি ইত্যাদি ট্যাগ হবে আমাদের চাই এই ট্যাগগুলো আমরা মেন ট্যাগ রাখছি ইনস্টাগ্রাম মার্কেটিং এবং ইনস্টাগ্রাম প্রমোশন এই ট্যাগ দুইটা দিয়ে আমাদের টার্গেট হচ্ছে র্যাঙ্ক করানো তাহলে কিন্তু আমরা কাজ পাবো হান্ড্রেড পারসেন্ট ঠিক আছে তো এটা থাক আপাতত আমাদের প্রথমে গিকগুলো বানাতে হবে কিভাবে গিকের কি কি অংশ থাকে আমরা যদি এখানে দেখি এখন কিন্তু অর্গানিক কথাটা লিখতে দেয় না অর্গানিক কথাটা লিখলে মোটামুটি কয়েকদিনের ভিতরে ধরে ফেলতেছে বা প্রবলেম করতেছে এখন সাসপেন্ড হয়ে যাচ্ছে তো এখানে দেখেন এটা অনেক পুরাতন গিক সেই জন্য তারা অর্গানিক লেখাটা ইউজ করছে মোটামুটি তেষট্টিটা অর্ডার চলতেছে এখানে কি লেখছে I will organically grow your Instagram account for organic growth okay তিনি ইনস্টাগ্রাম অর্গানিক এভাবে প্রচার করবে এবং অর্গানিক গ্রোথ তৈরি করবে ওকে সেটা তো বুঝলাম এবার দেখেন এটা হচ্ছে টাইটেল এটা হচ্ছে ক্যাটাগরি টাইটেল হচ্ছে আপনার আমরা যখন গিক লেখে সার্চ করব প্রথমেই এখানে শো করে টাইটেলটা এটা গিক টাইটেল বলে থাকি আমরা এটা শো করবে এবং সেকেন্ড টাইমে এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরি আপনি যে ক্যাটাগরি দিয়ে বায়াররা সার্চ করে বা বায়ার রিকোয়েস্ট এখন তো বায়ার রিকোয়েস্ট বন্ধ আছে এখন আপনাকে ভিফ ভিফ সেন্ড করবে তো ভিফ জিনিসটা কি এগুলো আপনারা স্টেপ বাই স্টেপ বুঝতে পারবেন কয়েকদিন ক্লাস করার পরে ভিফ হচ্ছে আগে আমাদের বায়ার রিকোয়েস্ট আসতো যে তুমি এই কাজগুলো করতে পারবা কিনা সেটার জন্য একটা যদি আপনি করতে পারেন তাহলে তাদের কাছে একটা রিকোয়েস্ট পাঠানো বা অফার সেন্ড করতে পারতাম কিন্তু এখন সেটা বন্ধ আছে এখন বাইরেই আপনার কাছে চলে আসবে এই ক্যাটাগরির মাধ্যমে এটা হচ্ছে ক্যাটাগরি এটার উপর বেস করে আমাদের গিকগুলো র্যাঙ্কিংয়ে হেল্প করে বা ক্যাটাগরি নির্বাচন করে ওকে এটা আমাদের আর জানার দরকার নেই এখানে গিক একটা ইমেজ থাকে একটা ইমেজ দিতে হবে পাশের দিকে দেখেন একটা এটার বলা হয় প্রাইসিং থাকে এবং নিচের দিকে একটা ডেসক্রিপশন থাকে মোটামুটি এইগুলোই গিকের ভিতরে থাকে আমাদের এরকমভাবে গিক লিখতে হবে তো চলুন আমরা গিক লিখি ফার্স্ট টাইমে যদি আপনি অ্যাকাউন্টে আসেন তাহলে দেখা যাবে যে ওকে এরকম একটা অপশন পাবেন নিচের দিকে অথবা এখানে লেখা থাকবে ক্রিয়েট নাও ওকে এখানে এরকম থাকতে পারে অথবা ক্রিয়েট নাও লেখা অপশন পাবেন ক্রিয়েট নিউ গিক এরকম অনেক কিছু লেখা থাকতে ছোট করে যদি নতুনে থাকেন কেউ তাহলে আপনারা বুঝতে পারেন অথবা আমি ক্লাস শেষে এগুলো দেখা দিতেছে আবার ক্লাসের শেষেও দেখা দিব সমস্যা নেই তো ক্রিয়েট এ নিউ গিকে আমরা ক্লিক করব তো ওকে আমরা ক্রিয়েট এ নিউ গিকে ক্লিক করি এখানে আমাদের গিকের ভিতরে দেখছিলাম যে আমাদের গিকের ভিতরে কি থাকে টাইটেল থাকে আমাদের একটা সুন্দর একটা কি টাইটেল লিখতে হবে কাজের জন্য তো আমরা কি কাজটা দিব আমরা দেব হচ্ছে ইনস্টাগ্রাম প্রমোশন ওকে আমি একটা গুগল ট্রান্সলেট বের করব ওকে ওকে আমি একটা টাইটেল লিখি আপনার চাইলে এরকমভাবে লিখতে পারেন প্রথমে টাইটেলে লিখতে হবে ওইখানে যে রিকোয়ারমেন্ট আছে তো আপনি লিখতে পারেন আই উইল ও শিট ওকে আই উইল ডু আমি করব মেন কিওয়ার্ড কি আমাদের মেন কিউ হচ্ছে Instagram marketing okay insta Instagram Instagram promotion promotion and marketing marketing okay আমাদের দুইটা কিওয়ার্ড সেট হয়ে গেছে মার্কেটিং আমি কি করব আমি ইনস্টাগ্রাম প্রমোশন এবং মার্কেটিং করব আমরা চাইলে কিন্তু এইটুক দিয়েও শেষ করতে পারি চাইলে আপনি এইভাবে লিখতে পারেন লিখতে পারেন লাস্টের দিকে in seven days twenty days অথবা সরি হ্যাঁ এরকমভাবে লেখা যাবে হ্যাঁ তো আমরা এখান থেকে আরও কিছু লিখি লিখি ফর এই টাইটেল কপি হলে কোনো সমস্যা নাই আমাদের গিগ ডেসক্রিপশন এবং প্রাইসিং এটা কপি করা যাবে না তো আমরা এখানে লিখলাম হচ্ছে I will do Instagram promotion and marketing for কিসের জন্য করব super fast super fast fast organic কথাটা লেখা যায় না okay Instagram growth Instagram growth growth কথাটা লেখা যাবে গ্রোথ ওকে ইনস্টাগ্রাম বানামটা হয় নাই ওকে ব্যাপার না ওকে আমি সুপার ফাস্ট ইনস্টাগ্রাম বৃদ্ধির জন্য ইনস্টাগ্রাম প্রচার এবং বিপণন আমি সুপার ফাস্ট ওকে ওকে এখান থেকে আমি আরেকটা নাম বানাই আপাতত ওকে ধরেন আমি এটা তৈরি করতে পারি yeah, I will do Instagram marketing and promotion uh, promotion okay এখানে দিয়ে হচ্ছে weekly weekly weekly or monthly monthly monthly monthly okay আমি সাপ্তাহিক বা মাসিক ইনস্টাগ্রাম প্রচার ও বিপণন করব। এটাও লিখতে পারেন চাইলে এটা এখানে আপনি শুধু এখানে আরও কিছু দিতে পারেন কপি করেন এটাও ধরেন এখানে মার্কেটিং আছে এটা আমি প্রথমে দিয়ে দিই ওকে এটা আমি প্রথমে দিয়ে দিই ইনস্টাগ্রাম মার্কেটিং আর প্রমোশন কথাটা লাস্টের দিকে দিয়ে দিই তাও হবে মানে উল্টায় ফিল্টে আর আপনি দিতে পারবেন সেম এখানেও আপনি কপি করতে পারেন আমরা এভাবে একটার পর একটা বানাইতে পারবো স্টেপ বাই স্টেপ চাইলে আমরা আনলিমিটেড বানাইতে পারবো ধরেন এখানে মার্কেটিং কথাটা আছে এটা আপনি কেটে প্রমোশনের জায়গায় দিয়ে দিলেন বা প্রমোশনটা কপি করে আপনি মার্কেটিংয়ের জায়গায় দিয়ে দিলেন ওকে ওকে হয়ে গেল দুইটা তো এবার চাইলে আমরা এটাকে আবার আর একটা কপি করতে পারি সেটা কি এখানে আমরা ওকে এখানে আমরা I will Instagram marketing okay okay আমি সুপার ফাস্ট ইনস্টাগ্রাম বৃদ্ধির জন্য ইনস্টাগ্রাম মার্কেটিং করব আমি সুপার ফাস্ট ইনস্টাগ্রাম বৃদ্ধির জন্য ওকে এটা লেখা যায় তারপরে আমরা চাইলে এখানে আরেকটা কথা লিখতে পারি ওকে আবার কি আসলো ক্লাসের টাইম চলে গেল এতক্ষণে খোঁজ খবর মিলল কোথায় যেন ছিলাম ওকে এই জায়গায় ছিলাম তো এইখানে আমি ধরেন আরেকটা কথা লিখি অ্যান্ড ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট এই কথাটা লিখতে পারি আপনি এখানে অনেকগুলো কথা লিখতে পারবেন এবং যদি আমরা আরও এখানে গিকগুলো দেখতে চাই তাহলে আরও অনেক গিক পাবেন যারা বিভিন্ন ধরনের কথা লেখছে ওদের উপর বেশ করে আপনি লিখতে পারেন সেটা আপনার রুচি কোনো সমস্যা হবে না টাইটেলে কোনো কপিরাইট নাই অথবা আপনি সরাসরি এটাই ইউজ করতে পারেন ঠিক আছে তো ধরেন আমি আরও যদি কিছু লিখতে চাই যেমন কি লিখব এখানে লিখব ধরেন আই উইল কপি করে নেই আগে এটাই কপি করি I will do okay I will do okay super fast super fast super fast কথাটা যেন কি লাগছিলাম ওকে সুপার ফাস্ট এটা কপি করলাম প্রথমে দিয়ে দিলাম দিয়ে super fast I will do okay I will do আমি করব super fast super fast Instagram growth হ্যাঁ গ্রোথ লাগাতে তাহলে প্রমোশনটা কেটে দিতে হবে সুপার ফাস্ট ইনস্টাগ্রাম গ্রোথ তাহলে কিন্তু আমার টাইটেলটা ভালোভাবে হইল না এটা কিন্তু হইল না কারণ আমার লাগবে কোনটা আমি বলছি যে আমার মূল ফোকাস থাকবে দুইটা কিওয়ার্ডের উপর হয় ম্যানেজমেন্ট হতে পারে হয়তো মার্কেটিং অ্যান্ড প্রমোশন এটা কিন্তু দুইটাই রিসিভ করছে এই কিওয়ার্ডটা কিন্তু বেস্ট একটা কিওয়ার্ড হয়েছে এখানে আপনি চাইলে আরও অনেক কিছু অ্যাড করা যায় তো আপনার একটু কষ্ট করে টাইটেলগুলো রিসার্চ করে বানায় নেন অথবা এখান থেকেও যে কোনো একটা ইউজ করতে পারেন তো এটা আমি কেটে দিই এটা খুব একটা ভালো লাগতেছে না ওকে ওকে mm, এই এটাতে দেখি আরেকটা বানান যায় কিনা I do organic promotion in in USA দেখি আমি যুক্তরাষ্ট্র ইনস্টাগ্রাম মার্কেটিং আমি প্রচার করব যুক্তরাষ্ট্রে ওকে এটাও আপনি ইউজ করতে পারেন অনেকভাবে ইউজ করা যায় এভাবে ইউএসএ ওকে UK. আমি কয়েকটা লেগে দিতেছি আপনাদেরকে যে কোনো একটা ইউজ করেন সমস্যা নাই ওকে এই তিনটে ইউজ করতে পারেন এখানে কানাডা ইউজ করতে পারেন সব থেকে ইউএসএরটা বেটার হয় তো এবার দেখেন যার যেটা পছন্দ হয় সেটা আমাকে রেফার করেন আমি সেটাই দিয়ে দিই ওকে আর আমি এটা গুগল মিটের লিঙ্কে দিয়ে দিলাম এটা একটু কষ্ট করে ঋত্বিক আসো না এটা দিয়ে দাও গ্রুপে তো এটা আমি দিয়ে দিলাম এবার আমি চাচ্ছি যে এখানে কোনটা ভাল লাগে আমার আমার ধরেন ভাল লাগতেছে হচ্ছে I will do Instagram promotion and marketing super fast organic growth এটা চলে তো আমি এটা আই উইল ডু পর্যন্ত কপি করব কপি করে আমি আমার ডেসক্রিপশনের ভিতরে দিয়ে দিব দেখেন এখানে এগুলো লাল মূল আসতে পারে এগুলা কিছু না এগুলো আসলেও কিছু যায় আসে না না আসলেও কিছু যায় আসে না এটা বলতেছে লুকস গুড মানে শর্ট করতে বলতেছে ওকে আমরা ক্যাটাগরি দিব আমরা কোন ক্যাটাগরিটা দিব যে ক্যাটাগরিতে মানুষ বেশি এই প্রোডাক্টগুলো সেল করতেছে ধরেন এইটা কি দিছে digital marketing social media marketing এবং অর্গানিক প্রমোশন আরও যদি আমরা গিক দেখি দেখ তারা কোনগুলো দিছে ওকে ধরেন এখানে যারা অর্ডার বেশি পাইছে তাদেরগুলোই দেখি এই একজন একশোটা অর্ডার করছে তার ক্যাটাগরিটা আমরা দেখি social media marketing organic promotion okay সবাই দেখি এটা ইউজ করছে ভাইরাল প্রমোশনটা দেখি সবাই এই ক্যাটাগরিটাই ইউজ করছে তাহলে আমরা এই ক্যাটাগরিটা নির্দ্বিধায় ইউজ করতে পারি তো এখানে তাহলে দিলাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং আর এখানে দিব হচ্ছে social media social media marketing okay social media marketing আর লাস্টে দিব হচ্ছে আমরা অর্গানিক প্রমোশন ওকে দেখি social media organic social media বা সোশ্যাল প্রমোশন ওকে এটা দিয়ে দিলাম দেওয়ার দরকার এখানে প্ল্যাটফর্ম সিলেক্ট করতে বলতেছে তো প্ল্যাটফর্ম জিনিসটা কি আমরা যদি এখানে দেখি গিকের নিচের দিকে আসলে আমরা দেখতে পারবো প্ল্যাটফর্মগুলো এটা হচ্ছে গিকের নিচে থাকে এটার বলা হয় প্ল্যাটফর্ম এখানে দেখেন তারা দুইটা দিছে এখানে কি দিছে এই ছেলেটা এখানে তিনি কয়টা ইউজ করছে মোটামুটি এই কয়টা ইউজ করছে আমি দিলাম একটা প্ল্যাটফর্ম ওকে আমরা এখানে দেই একটা প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামটা দিয়ে দিলাম এবং নিচের দিকে এখানে ক্লিক করব এখানে ক্যাটাগরি কোন কোন ক্যাটাগরিতে আপনি কাজ করবেন ওকে আমরা তাদেরগুলোই ফলো করতে পারি তারা কোনটা কোনটা দিছে এখানে দেখেন ফুড দিছে ওকে এটা আমরা ইউজ করি photography real estate okay spot travel okay এগুলো আমরা দিই আপাতত আমাদের মতো করে ওকে প্রথমে দিছে বিউটি অ্যান্ড কসমেটিক্সে দিলাম তারপরে দিব হচ্ছে ধরেন ওকে ফুডের এটা দিলাম তারপরে আমরা দিতে পারি ফটোগ্রাফি তারপরে আমরা দিতে পারি রিয়েল এস্টেট দেখি কোথায় যেন দেখছিলাম টেকনোলজি ওকে রিয়েল এস্টেট মোটামুটি আমরা এখানে পাঁচটা ইউজ করতে পারবো চারটা অলরেডি দিয়ে ফেলছি আর technology service spot and fitness okay এখানে দিয়ে দিলাম তার মানে এটা আমার সাথে যায় আর কি এটা হয়ে যাওয়ার পর এবার আসি হচ্ছে নিচের দিকে আসবো এটা হচ্ছে ট্যাগ সার্চ ট্যাগ এটা হচ্ছে সবথেকে বেস্ট একটা অপশন এটা যদি আপনি প্রপারলি না দিতে পারেন তাহলে আপনার আসার সম্ভাবনা খুব একটা নাই তো আমরা এই ট্যাগগুলো অন্যেরটা দেখতে পারি ওকে আমরা একটু দেখি তারা কোনগুলো দিতেছে আমরা এটা যদি দেখতে চাই তাহলে কোথায় যাবো আমরা নিচের দিকে আসব নিচের দিকে আসি তাদের গেকের নিচের দিকে আসলে আমরা দেখতে পারবো এটা থাকে এখানে কি কি দিয়েছে দেখেন growth Instagram Instagram marketing growth growth হ্যান ওকে এই ছেলেটা দেখি কি দিছে বা এ মেয়েটা কি দিছে এটা যদি আমরা দেখতে চাই এখানে ওকে এইগুলো দিয়েছে তার মানে আমরা মোটামুটি কিন্তু পেয়ে গেলাম এবার আমরা চাইলে নিজেরাও বের করতে পারি কিভাবে এখানে দেখেন যে সাজেস্টগুলো করতেছে এগুলো আমরা দিতে পারি কিন্তু এটা আমাদের সাথে যাচ্ছে না ওকে এক সেকেন্ড ওকে তাহলে আমাদের মূল কিওয়ার্ড হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং এটা হচ্ছে আমাদের প্রথমটা ওকে আমরা প্রথমটা দিয়ে দিলাম আগে দিয়ে দিই আমাদেরগুলো আমরা যে দুইটাতে র্যাঙ্ক করাতে চাচ্ছি এই দুইটাকে দিয়ে নিই okay marketing Instagram promotion okay Instagram promotion এই কথাটাও কপি করলাম সেমভাবে প্রমোশন ওকে দুইটা হয়ে গেছে এখানে টোটাল পাঁচটা দেওয়া যায় আমরা এবার ওদেরগুলো কপি করতে পারি তাহলে আপনি আরেকটু রিসার্চ করতে পারেন মার্কেটিং ইনস্টাগ্রাম শুধু ওকে আমরা দেখি Instagram marketing Instagram growth okay Instagram growth এটা ইউজ করলাম এটা আমাদের সাথে যাবে ওকে দিয়ে দিলাম তারপরে ধরেন আমি দিব কোনটা Instagram growth okay first organic okay এটা হবে না organic growth okay Instagram growth okay আরও কয়েকটা গিক আমরা দেখি অনেকগুলো গিক দেখে দেখে আপনার সাথে যেটা যেটা চায় সেরকমভাবে আপনারা এখান থেকে দিয়ে দিবেন ওকে চারটা অর্ডার রানিং আছে এখানে কি দেওয়া আছে ইনস্টাগ্রাম ম্যানেজার ওকে এটা যায় আমাদের সাথে তো আমরা যেগুলো যাবে আমাদের সাথে ওগুলো আমরা ইউজ করবো ফার্স্ট টাইম ওকে আরেকটা দিতে হবে তো আরেকটা আমরা দেখি ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম গ্রোথ ওকে শুধু ইনস্টাগ্রামটা ইউজ করতে পারি ওকে আমরা শুধু ইনস্টাগ্রামটা ইউজ করলাম ওকে তো মোটামুটি হয়ে গেছে আমাদের পাঁচটা এবার আমরা এটা কন্টিনিউ করবো দেখেন নিচের দিকে লেখা আছে কন্টিনিউ তো আমরা এটা কন্টিনিউ করে ফেলি দেখেন এখানে যখন গ্রিন আসবে তখন বুঝবেন যে আপনার এটা হয়ে গেছে এবার সেকেন্ড আমরা এখানে গিকের ভিতর দেখছিলাম অনেকগুলো অপশন যেমন প্রাইসিং দেখছিলাম এখন আসি আমরা প্রাইসিংয়ে প্রাইসিং এখন ছিলাম আমরা ওভারভিউতে এখন আসলাম প্রাইসিং ওকে আমরা আবার একটু গিকটাতে যেতে পারি দেখি এখানে কোনো কিছু ওকে ঠিকঠাক আছে সমস্যা নেই প্রাইসিংয়ে আসলাম তো প্রাইসিং এখানে আপনি চাইলে একটা প্রাইস দিতে পারেন অথবা আপনি চাইলে তিনটা প্রাইস দিতে পারেন ধরেন প্রাইসিং জিনিসটা হচ্ছে ধরেন আমরা রেস্টুরেন্টে যদি খাইতে যাই তো আমাদের কিন্তু ই থাকে যেমন একজন খাইলে ধরেন দিতে হয় কত একজনে খাবে ধরেন একশো টাকা দিতে হয় দুইজনে যাইতে যদি দুইজনে খাইতে চাই তাহলে আমাদের কি তো কি কি হবে বলবে যে তুমি একজনে খেলে তুমি তোমার আমি একটা চিকেন ফ্রাই দিব সাথে ধরো একটা সালাদ দিব হ্যান অথবা ধরেন একটা ইয়া দিতে পারে সস দিতে পারে ওকে ধরেন একটা চিকেনের সাথে একটা সস দিবেন তো এবার দুইজনে যদি খান দুইজনের একটা প্যাকেজ আছে এই প্যাকেজটা যদি মানে রেস্টুরেন্টের ওনার ইয়া কর্মচারী যদি বলে যে এটা যদি আপনি খান ওইটারে যদি বলে তো এখানে আপনি এক্সট্রা একটা জিনিস পাবেন দুই নাম্বার প্যাকেজে কি সেটা ধরেন এখানে তো চিকেন পাবেনই দুইটা পাশাপাশি দুইটা সস পাইতেছেন পাশাপাশি দেখা যাচ্ছে আপনাকে একটা ধরেন মিনারেল ওয়াটার একটা গিফট করবে ফ্রিতে আর এখানে কিন্তু মিনারেল ওয়াটার দিবে না ঠিক আছে এটা গিফট হিসেবে তাহলে দুইটা খাওয়া বেটার না কিন্তু সেক্ষেত্রে কি হইলো সেক্ষেত্রে আমাদেরকে খরচা একটু বেশি করতে হইতেছে যদি মিনারেল ওয়াটার ফ্রিতে নিতে চাই তাহলে আমাদের খরচাটা একটু বেশি হচ্ছে এমনি খরচা হচ্ছে একশো টাকা এমনি তার খরচ হচ্ছে দুইশো টাকা ওকে এবার আসি তৃতীয় নাম্বার প্যাকেজ এবার বলতেছি যে দেখো তুমি যদি তোমরা তিনজন আসছো তো তুমি যদি একাই তিনজনের খাও সেটাও করতে পারো অথবা ধরো তিনজন গেছেন তো তিনজন বলতেছেন যে এই তিনটা চিকেন দিবেন তিনটা সস দিবেন মিনারেল ওয়াটার তো ফ্রি দিবেন পাশাপাশি ধরেন আপনি এক্সট্রা আরও কোনো কিছু জিনিস চাই নিতে মানে ধরেন চিপস চাই নিতে পারেন তো এই ক্ষেত্রে তার খরচ হচ্ছে ধরেন তিনশো টাকা এমনি তিনি একটা খাইতো ফ্রি পাইতো না এখানে মিনারেল ওয়াটার ফ্রি পাইতেছে আবার ধরেন চিপসও ফ্রি পাচ্ছে তো তিনি তো তাহলে তিন নাম্বারটা নিবেই কারণ ফ্রি এখানে দুইটা পাচ্ছে সেই জন্য তিনি এটা চুজ করবে তো এবার ধরেন আপনার বাজেট অনেক কম তো আপনি বাজেট যদি কম থাকে তাহলে কিন্তু প্রিমিয়াম প্যাকেজটা নিতে পারতেছেন না ফ্রি থাকলেও কি নিতে পারতেছেন না সেই জন্য তাকে কি করতে হবে হয় স্ট্যান্ডার্ডে আসতে হবে নয় বেসিকে আসতে হবে তো এবার এই হচ্ছে কাহিনী এটাও সেম প্রসেস ধরেন এখানে যে প্যাকেজটা দিব এই প্যাকেজটা তো থাকবেই পাশাপাশি এখানে আরও এক্সট্রা অনেক কিছু বসবে যদি এটা কিনতে যায় যেমন এটা হচ্ছে সবথেকে বেস্ট প্যাকেজ এটা কিনলে তার কোনো কিছু বাদ থাকবে না সব এখানে বসবে এবার কি ক্লিয়ার আপনারা বুঝতে পারছেন হ্যালো ওকে নতুনরা এগারো জন তো আছেন আরও তিনজন নাই ক্লাসে ওকে তাজরুল ইসলাম আছেন হারুন রশিদ শরীফুল ভাই কথা বলেন ওকে যদি কথা বলতে সমস্যা হয় তাহলে মেসেজে বলে দেন কারো কারো মাইকের ওইখানে প্রবলেম থাকে আমাদের ইমরান সাহেব তো বলতেই পারবে ইমরান সাহেব একটু এক্সপার্ট আছে কথা না বললে কিন্তু হবে না ঠিক আছে কথা না বললে পরবর্তীতে আপনারা পিছিয়ে পড়বেন আবার ক্লাস শেষে প্রশ্ন করবেন তখন কিন্তু ঝামেলা একবারে আমরা সেরে যেতে চাই আর কি কারো কোনো প্রশ্ন নাই তাহলে আমি স্কিপ করলাম ওকে আমরা তাহলে প্রাইসিংগুলো দেখতে পারি তারা কিভাবে প্রাইসিং দিছে এখানে চার দিন ইনস্টাগ্রাম ট্রায়াল দিছে ওকে চার দিন ইনস্টাগ্রাম ট্রায়াল ওকে তারপরে দিছে হচ্ছে ধরেন চোদ্দ দিনের ইনস্টাগ্রাম ওকে তারপরে দিছে হচ্ছে তিরিশ দিন ইনস্টাগ্রাম ওকে তো এইভাবে না দিয়ে আমি দিয়ে দিই হচ্ছে ধরেন ম্যানেজমেন্ট দিতে পারি দেখি আরেকটা প্যাকেজ দেখি তারা কি দিছে সেভেন ডেজ ওকে চোদ্দো দিন চোদ্দো দিন ফায়ার গ্রোথ ওকে তারপরে কি দিছে Instagram growth for seven days এটা আমরা কপি করতে পারি এখানে আমরা ওরা সাত দিন ইউজ করছে তারপরে ইউজ করছে বিশ দিন তারপরে ইউজ করছে তিরিশ দিন ওকে আমরা এই প্যাকেজটাই কপি করতে পারি ইনস্টাগ্রাম গ্রোথ অথবা ইনস্টাগ্রাম প্রমোশন ওকে আমরা আমাদের মতো করে লিখি তো আমরা এখানে লিখব প্রথমে আমরা একটা প্যাকেজ দিব প্যাকেজের প্রথমে থাকবে একটা সংক্ষিপ্ত একটা ডেসক্রিপশন মানে সংক্ষিপ্ত একটা টাইটেল তারপরে থাকবে হচ্ছে একটা সংক্ষিপ্ত ডেসক্রিপশন তো এখানে আমি কি করব আমি দিলাম হচ্ছে সাত দিনের জন্য সাত ড্রেস এগুলো সবগুলো বড় হাতে দিয়ে দিবেন তাহলে দেখতে ভালো লাগবে I think seven days insta Instagram seven days Instagram growth অথবা মার্কেটিং অথবা প্রমোশন কথাটা বলতে পারেন এখানে আমরা প্রমোশন কথাটা বলতে পারি অথবা মার্কেটিংটা বলতে পারি যদি আপনার মনে হয় কিওয়ার্ড প্লেসমেন্ট করা তাহলে এটা এই কথাটা লিখতে পারেন অথবা সংক্ষিপ্ত আপনি গ্রোথটাও লিখতে পারেন ধরেন আমি সেভেন ডেজ ইনস্টাগ্রাম মার্কেটিং বা পোস্ট অথবা গ্রোথ অথবা ম্যানেজমেন্ট ইত্যাদি ইত্যাদি আপনি লিখতে পারেন যার যেটা রুচি আমার কথাটা শুনতেছেন আশা করি তো এটা লিখে নিন ধরেন আমি সেভেন ডেজ ইনস্টাগ্রাম প্রমোশন কথাটা লিখলাম অথবা মার্কেটিং লিখে দিলাম মার্কেটিং ওকে তাহলে কি হইলো আমার এখানে আমার একটা কিওয়ার্ড প্লেসমেন্ট হইলো তো আমি এটা কপি করলাম কপি করে এখানে দিয়ে দিলাম এখানেও দিয়ে দিলাম তো এবার আসি এই প্রাইসিংটা তো আর সবগুলোতে সাত দিন আমি ব্যবহার করতে পারবো না তো আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে চোদ্দো দিন চোদ্দো দিন এবং এখানে ইউজ করবো আমি হচ্ছে তিরিশ দিন তিরিশ দিন তিরিশ দিনে মার্কেটিং করব সাত দিন মার্কেটিং করব এবং চোদ্দো দিন মার্কেটিং করব আমার বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম এখানে সেট করা হয়ে গেল তো আমি এখানে একটা কথা লিখি এখানে লিখবো হচ্ছে আমি কি কাজটা করব সেটা আপনি এখানে বলে দিতে পারেন ঠিক আছে তো প্রাইসিংয়ের ভিতরে আপনি যা খুশি লিখতে পারেন কিছু যায় আসে না বা ফাইবার মাইন্ডও করে না এটা যেহেতু আমরা অনেক দিন ধরে কাজ করতেছি বিষয়গুলো বুঝতে পারছি তো এখানে লিখবেন হচ্ছে আমি লিখলাম আমার মতো করে আপনি একটু কয়েকটা গিক দেখে আপনার মতো করে লিখতে পারেন দেখেন এখানে অনেকজনে অনেকভাবে ডেসক্রিপশন লেখছে দেখেন এখানে হচ্ছে ইনক্রেস এঙ্গেজমেন্ট এইগুলো ডেসক্রিপশন লেখছে যার যার মতো যার যেটা ভালো লাগছে তিনি এইভাবে লেখছে টার্গেটিং এঙ্গেজমেন্ট ফলোয়ার হ্যান্ড দ্যান্ড এগুলো লেখছে কেউ কেউ লেখছে যে তিরিশ দিন ম্যানেজমেন্ট ওকে তিরিশ দিন management increase follower natural growth এত টু এত ফলোয়ার ওকে এই কথাটা কিন্তু আপনি লিখতে পারেন ঠিক আছে যদি আপনার মনে হয় যে এটা লিখলে ঠিক হবে তাহলে আপনি লিখতে পারেন তো আমি আমার মতো একটা লিখে দিই আপাতত আপনার একটু রিসার্চ করতে হবে একটা গিগ বানাতে গেলে কমসে কম আপনাকে দুই থেকে তিন ঘন্টা বা পাঁচ ঘন্টা সময় দিতে হবে ওকে আই উইল ডু আমি করব এখানে সবগুলো ছোটো হাতের ইউজ করেন কিছু যায় আসে না উপরেরটা আপনি বড় হাতের ইউজ করবেন আই উইল ডু আমি করব ইনস্টাগ্রাম ওকে ইনস্টাগ্রাম মার্কেটিং অথবা আপনার যেটা ফোকাস থাকবে যদি আপনি প্রমোশন কথাটা দিয়ে উল্লেখ করতে চান যে আপনার মূল টার্গেট হচ্ছে একটা কিওয়ার্ড আগে ধরবেন এখানে যে কোনো একটা হয় প্রমোশন নয় ইনস্টাগ্রাম কিন্তু আমাদের টার্গেট থাকবে কিন্তু দুইটাই র্যাঙ্ক করানো তো আমরা আগে যে কোনো একটা ফাইন্ড করব যে কারণ আপনি দুইটা কিওয়ার্ড কিন্তু এক কথায় এখানে লিখতে পারবেন না প্রাইসিংয়ে তো I will do Instagram marketing and management management okay ম্যানেজমেন্টের কথা কি ভুল হয়েছে নাকি তাই তো দেখতেছি ওকে ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট আমি Instagram marketing and management for for seven days অথবা সেভেন ডেজ সেভেন ডেজ এটা লেখলাম লেখার পরে এখানে ফুল স্টপ দিয়ে দিলাম সবগুলোর অক্ষর প্রথম অক্ষরটা বড় হাতে দিয়ে দিবেন তাহলে দেখতে একটু ভালো লাগবে এটা একটা যেন প্রফেশনাল লুক হয় তাহলে দেখতে ভালো লাগবে ফটটা আমি ইয়া করে দিই ওকে প্রমোশন তারপরে আমরা ইউজ করতে পারি ফা ডেস ওকে সেভেন ডেস বিয়ে কী লেখা যায় এখানে গ্রোথ ওর কথাটা কপি করব দেখি এখানে অনেক রিসার্চ করে তো তৈরি করতে হবে ইনক্রেস টার্গেটেড ফলোয়ার ওকে এটাও চলবে না ইনক্রেস ইনক্রেস ফলোয়ার এত তুলে তো ওকে আমরা এটাই কপি করে দিই এত প্যারার থেকে শর্টকাটেই মেরে দিই ওকে এটাই আমি কপি করে দিলাম তো এখানে তিরিশ দিন আছে ব্যাপার না আমি সিস্টেম করে লিখতে হবে আমাদেরকে কপি দেখেন কিভাবে করতে হয় কপি করার ধরন আছে এখানে সাত দিন করে দিলাম এখানে তিরিশ দিনে কত বাড়াবে এখানে বলে দিছে তিরিশ সাত তিরিশ দিনে বাড়াবে হচ্ছে এক হাজার সাতশো থেকে এক হাজার ওকে আমরা এখানে দিব হচ্ছে ধরেন উপরে তো সেভেন ডেজ দিছি ম্যানেজমেন্টটাও কেটে দেই এটাই copy management and increase follower natural growth okay instagram okay instagram instagram management in case follower natural growth okay এবার আমি এখানে সাতশো আছে আমি এটা করে দিব হচ্ছে ধরেন দেড়শো দেড়শো থেকে দেড়শো থেকে দুইশো বা তিনশো দেড়শো থেকে দুইশো করে দিই কারণ হচ্ছে আমাদের প্রাইসটা বাড়াতে হবে ওকে এটা আমি কপি করলাম সেমভাবে কপি করে এখানে দিয়ে দিলাম এখানে আমি করে দিব হচ্ছে ধরেন তিনশো থেকে তিনশো থেকে চারশো চারশো করে দিব এখানে একশো থেকে করে দিই একশো করে দিই দেড়শো কেমন কেমন লাগে ওকে একশো থেকে দুইশো এবং এখানে করে দিব হচ্ছে তিনশো থেকে চারশো এবং এখানে আমরা করব হচ্ছে কত এখানে দিব সাতশো থেকে এক হাজার সাতশো থেকে এক হাজার এক হাজার ওকে এবার যেহেতু চারশো এখানে চারশো পাঁচশো হয় ওকে আমরা এখানে একটা কাজ করি পাঁচশো ওকে ছয়শো থেকে দিতে পারি অথবা পাঁচশো থেকে এক হাজার এটা করে দিতে পারি তাহলে এটা মিলাইতে হবে সাতশো অথবা আটশো আটশো থেকে এখানে ধরেন আমি আরও কিছু দিব ধরেন এখানে আমি বারোশো দিলাম বা তেরোশো দিই তেরোশো ফলোয়ার ওকে চোদ্দো করে দিই চোদ্দো ওকে আটশো আর এখানে আমরা দিতে পারি ধরেন তিনশো থেকে ছয়শো আর এখানে দিতে পারি তিনশো ওকে ফাইন মোটামুটি আমাদের সাথে এখন যায় প্রাইসিংটা এবার আমরা প্রাইসিং রেটটা বসাবো তো আমাদের একশো ফলোয়ার বাড়াতে সাত দিন লাগবে না একশো থেকে তিনশো মানে এর মধ্যে থাকবে আর কি একশো বাড়ানো কোনো ব্যাপারই না সিস্টেম তো আছেই আমাদের কাছে তো আমরা এখানে যেটা করব প্রাইসিং প্রথমে দিব আমরা হচ্ছে দশ ডলার দশ ডলার দিতে পারেন যেহেতু এটা অর্গ্যানিক আপনি পাঁচ ডলার দিয়ে শুরু করতে পারেন যদি আপনার মনে হয় যে কম টাকায় বেশি অর্ডার দিবেন সেটাও হতে পারে এটা আপনার কোনো খরচই নেই ঠিক আছে শুধু আপনাকে একটু কষ্ট করতে হবে ধরেন আমি বেসিকটাই দশ রাখলাম এবং চোদ্দো দিনের জন্য আমি ধরেন তারা প্রাইজিং দিতেছে দেখেন কত চোদ্দো দিনের জন্য তারা বেসিকই শুরু করছে হচ্ছে ধরেন নব্বই ডলার করে ঠিক আছে নব্বই ডলার পনেরো ডলার চার দিনের জন্য পনেরো ডলার একশো থেকে দেড়শো দেবে তাহলে কিন্তু আমাদেরগুলো খাইবো পাবলিক বুঝছেন পনেরো ডলার দিতেছে হচ্ছে পঞ্চাশ থেকে একশোটা তো আমরা চাচ্ছি যে আমাদের কম টাকা দিয়ে বেশি করাই দিই ওকে আমরা এখানে ধরেন তিরিশ দিয়ে দিই দশ বিশ এখানে কত হচ্ছে ওকে বিশ ইউজ করতে পারেন অথবা বিশ ইউজ করেন প্রথমে কম খান ডলার তিরিশ ডলারে আপনি কত দিবেন টোটাল আপনি দিয়ে দিবেন হচ্ছে এটা সময় লাগবে না বিশ মিনিট করে সময় দিলে হয়ে গেল ওকে এবার আমরা ডেলিভারি টাইম দিব কতদিন এটা দিব হচ্ছে আমরা সাত দিন এবং এটা দিব হচ্ছে আমরা ওকে একটু নিচের দিকে আসি এটা দিব হচ্ছে আমরা চোদ্দো দিন চোদ্দ দেখে আছে কিনা হ্যাঁ চোদ্দো আছে এবং এটা দিব হচ্ছে আমরা তিরিশ দিন Thank you. তিরিশ দিন তার মানে আমার তিরিশ দিন কিন্তু কমপ্লিট ওকে প্ল্যাটফর্ম কয়টা দিবেন আপনি প্ল্যাটফর্ম একটা দিবেন একটা দিবেন একটা দিয়ে দিন নাম্বার অফ প্ল্যাটফর্ম এটা এটা না দিলেও কিছু যায় না নন সিলেক্ট করে দিলেও সমস্যা নাই ওকে এটা এটা হচ্ছে আসলে বারকে আসলে ইয়া করা ঠিক আছে কন্টেন্ট ক্রিয়েশন এটাতে দিবেন কি না দিবেন না সেটা আপনি দিতে পারেন এঙ্গেজমেন্ট ওকে এটা আমরা দিয়ে দিতে পারি সবগুলোতে ওকে অডিয়েন্স সাইজ এটা তো বলাই আছে দেওয়া দরকার নেই এগুলো আপাতত এক্সাম্পল দিয়ে দেন এগুলো আসলে তৈরি করতে হয় না এগুলো বাইরকে আসলে দেখানো আর কিচ্ছু না তো ওকে হয়ে গেল মোটামুটি আমাদের প্রাইসিং এবার আসি এখানে কিছু জিনিস আছে এই জিনিসগুলো কি এখানে অ্যাড এ এক্সট্রা সার্ভিস যদি আপনার এই সার্ভিসটা যদি বলে যে এটা ফাস্ট করবেন কিনা যে দশ দিনের সাত দিনের কাজটা আপনি একদিনে করে দিবেন সেই জন্য আপনাকে এক্সট্রা আরও পেমেন্ট করতে হবে ধরেন একদিনে করে দিবেন সাত দিনের কাজ একদিনে করে দিবেন তাহলে আপনি এখানে পাঁচ ডলার এক্সট্রা নিতে পারবেন তাহলে প্রতিটা এখানে আবার তিনটা প্যাকেজ আছে ঠিক আছে ওই তিনটাতে আপনি অ্যাড করতে পারেন এটা আপাতত আমাদের লাগবে না তো কন্টেন্ট ক্রিয়েশনের জন্য কি আপনি কোনো ডলার নেবেন কিনা সেটাও এখানে সিলেক্ট করে দিতে পারবেন ওকে আমাদের এগুলো লাগবে না তো এটা আমি তুলে দিলাম তো এগুলো যখন আমরা মোটামুটি অনেকগুলো রিভিউ হয়ে যাবে তখন আমরা এখানে অ্যাড করতে পারি ওকে এখানে আমি জিরো করে দিই ওকে নন সিলেক্ট ওকে হয়ে গেছে এবার এটা সম্পূর্ণ আগে দেখবেন ঠিকঠাক আছে কিনা যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি এখান থেকে সেভেন কন্টিনিউতে ক্লিক করবেন আমার কথা কি শোনা যাইতেছে হ্যালো ওকে ওকে এখানে আমাদের যেটা সব থেকে বড় প্রবলেম সেটা হচ্ছে আমাদের এখানে সুন্দর করে একটা ডেসক্রিপশন লিখতে হবে যেমন তারা ডেসক্রিপশনগুলো কিভাবে লিখছে এখানে দেখেন তারা একটু আমরা দেখি এই যে দেখেন এখানে এইভাবে তারা সংক্ষিপ্তে একটা ডেসক্রিপশন লিখে দিছে খুব একটা জিনিস ইউজ করে নাই কিন্তু মূল কথা হচ্ছে আই উইল ডু আমি কি কি করব এগুলোর একটা ইয়া দিছে uh, high engage rate more likes more profile clicks brand awareness ওকে এটা কি মার্কেটিংয়ের নাকি ওকে তাই তো ইনফ্লুয়েন্সারের বোঝা একটু টাফ ওকে তো আমরা এইগুলো ওরা দেখেন অনেক বড় করে লেখছে ওদেরগুলো প্রফেশনাল লাগতেছে তো আমরা এরকম দিব না আমরা আমাদের ফর্মেটে গিকগুলো প্রোভাইড করব। তো এগুলো আর দেখার দরকার নাই আমাদের মোটামুটি সব কিছুই হয়ে গেছে তো আমি এই পেজটা আপাতত কেটে দিলাম কারণ আমাদের মতো করে আমরা ডেসক্রিপশন লিখব ওকে তো এখানে আমরা ডেসক্রিপশনটা লিখব ডেসক্রিপশনটা ওকে আমি শুরু করে দিই তাহলে ডেসক্রিপশনের চারটা চারটা পাঁচটা পার্ট থাকবে ডেসক্রিপশনের ভিতরে প্রথমে আপনি যে কাজগুলো করবেন সেটা এবং আপনার এক্সপিরিয়েন্স কি মানে প্রথমে হচ্ছে বায়ারের কি কি প্রয়োজন সেটা আপনি তুলে ধরবেন সেকেন্ডে আপনি তাকে কিভাবে হেল্প করবেন সেটা তুলে ধরবেন এবং পরবর্তীতে তারপরে যেটা দিবেন মাই সার্ভিস বা আই বায়ারকে কি কি জিনিস আপনি প্রোভাইড করতেছেন সেটা দিবেন কেন আপনাকে পছন্দ করবে এটা দিবেন এবং বায়ারকে বলবেন যদি তোমার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তুমি আমার মেসেজ করো তাহলে আমি তোমাকে কাজ কাজ করতে কি কি লাগবে আমি বলতেছি হ্যান ত্যান অথবা অর্ডার করার আগে আমার সাথে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে যোগাযোগ করতে পারো এরকম কোনো কিছু লিখে দিতে পারেন তো আমরা এখানে শুরু করে দিই এখানে আপনি ওয়েলকাম টু ইনস্টাগ্রাম মার্কেটিং গ্রিক লিখতে পারেন অথবা সরাসরি আমরা ওইটি ওগুলো অনেক ওল্ড হয়ে গেছে তো আমরা সরাসরি আর ইউ লুকিং দিয়ে শুরু করে দিলাম are you looking are you looking আমাদের ডেসক্রিপশন লিখতে অনেক সময় লাগবে are you looking are to grow grow your your Instagram Instagram uh, following okay following এই যে আমি যে ফলোইং কথাটা লিখব এটা কিন্তু সরাসরি আপনি লিখতে পারবেন না হ্যাঁ ফলোইং তো আপনি যেটা করবেন এখানে সিস্টেম করে লিখতে হবে হয়তো এগুলো ইউজ করতে হবে ঠিক আছে এরকম ইউজ করতে হবে তা নাহলে কিন্তু প্রবলেম আছে তো আমি শুধু লিখে যাইতেছি আপাতত আপনারা এগুলো ঠিক করে নেবেন সব কিছু তো আমি ক্লাসের শেষে বলে দিব সমস্যা নাই কোথায় কী চেঞ্জ করবেন ইনক্রেস ইনক্রেস ইনক্রেস এঙ্গেজমেন্ট যেমন এঙ্গেজমেন্ট কথাটা আপনি লিখতে পারবেন না সরাসরি লিখলে প্রবলেম করে এঙ্গেজমেন্ট কিন্তু এগুলো তো আমাদেরকে বোঝাতে হবে বায়ারদেরকে engagement okay engagement one on your your post আমি ডেসক্রিপশন দিয়ে দিব এগুলো আমার একটা গিক আছে আর গিক ডেসক্রিপশন কিভাবে লিখবেন সেটার পোস্টটা দেখলে আশা করি আপনার গিক ডেসক্রিপশন লেখা নিয়ে সমস্যা হবে না ওইটা ওই রবটে আপনাকে লিখে দিবে আপনি এক ঘন্টায় ডেসক্রিপশন লিখতে পারবেন এক দেড়শো দুইশো তো ওইটা দেখে নিন তাহলে আর কোনো সমস্যা নাই ওকে পোস্ট ওকে ফলোয়িং ওকে আমার ফলোয়িং তো আমি লেখলাম এখানে আপনি কি আপনার ইনস্টাগ্রাম অনুসারী অনুসরণ বাড়াতে এবং আপনার পোস্টগুলিতে ব্যস্ততা বাড়াতে চান চাইছেন কি না সেটা তো এবার আমরা এখানে লিখতে পারি তো তাহলে ওকে বলে দেই look look no future future okay future okay এটার মানে হচ্ছে সামনে তাকিও না ওকে এটা হয়ে গেল এবার আমরা লিখব okay as a freelancer freelancer Instagram এবার দেখেন আমি কিওয়ার্ডগুলো কীভাবে প্লেসমেন্ট করি Instagram okay Instagram marketer marketer marketer marketing কথাটা আমরা লিখতে পারবো না এখানে নইলে আমাদের কথা মিলবে না marketer with with with over লিখে দিই ওভার থ্রি ইয়ার অথবা আমার যেহেতু ফোর ইয়ারের এক্সপিরিয়েন্স আমি ফোর ইয়ার লিখে দিই ফোর ইয়ার্স আপনারা এখানে করবেন হচ্ছে আপনাদের স্কিল ওয়ান ইয়ার ইউজ করে দিবেন uh, year of experience experience experience experience বানাম জানি কেমন okay experience Instagram experience okay full star use করে দিলাম I can I can help help you help you as if shift uh, okay your social media social social social social media media goal goals goals জিও এ হবে ওকে গোলস আমি এটার মানে সম্পর্কে রাখলাম আমি আপনি কি আপনার ইনস্টাগ্রাম অনুসরণ মানে অনুসরণ বাড়াতে এবং আপনার ইনস্টাগ্রাম পোস্টগুলিতে ব্যস্ততা বাড়াতে চাইছেন সামনে তাকিও না একজন ফ্রিলান্সার ইনস্টাগ্রাম মার্কেটার হিসেবে চার বছরের বেশি অভিজ্ঞতার সাথে আমি আপনার সোশ্যাল মিডিয়া লক্ষ্য অর্জনে সহায়তা করব তো এখানে আপনি অ্যাজ এ ফ্রিলান্সার এখানে আই এম এ ফ্রিলান্সার এটা ইউজ করতে পারেন তো সমস্যা নাই তো আমরা এটা ইউজ করে দিলাম মোটামুটি এবার লেখি হচ্ছে নিচেরটা নিচের প্যারা আই উইল আমি করব create create a custom custom strategy okay is is strategy data is data data z okay strategy to help pure increase increase increase increase increase sorry mm. increase your um, follower follower follower follower okay follow ours followers engagement follower engagement follower engagement and sales যদি সেলস গ্যারান্টি না তারপরে ইউজ করতে হবে বাইরেকে বোঝানোর জন্য I can I can help help you okay help you with with sorry okay with with with account setup setup content create content creation creation hashtag research hashtag hashtag hashtag বুঝলাম না লাল লাল ডাক আহে কেন এটা তো problem hashtag out tricks tricks and use করা যায় অ্যাট ক্যাম্পেইন সব করব আমরা সমস্যা নাই campaigns I have a I have a provide না প্রোভাইড লাগবো না প্রবিন লাগবো প্রবিন ট্রেক ট্রেক রি record okay record of success এটা বেশি পাম হয়ে গেল না success and will work mm, with WITAC with with with with you to ASIP ASIP um, mm, your goal your goals okay done সমস্যা নাই যদি কারো ডেসক্রিপশন লিখতে প্রবলেম হয় আমি ডেসক্রিপশনগুলো লিখে আপনাদের একটা গুগল ড্রপ ফাইলে করে পাঠিয়ে নি অথবা এটাই আমি দিয়ে দিচ্ছি এটা দেখে এটার উপর বেস করে তৈরি করতে পারেন তো এখানে দেখেন কী কী লেখছি একটু গুগল ট্রান্সলেট একটু প্রবলেম হতে পারে কারণ সব কিছু নাও আসতে পারে ওকে আপনি কি আপনার ইনস্টাগ্রাম অনুসরণ বাড়াতে এবং আপনার পোস্টগুলি ব্যস্ততা বাড়াতে চাইছেন সামনে তাকিও না চার বছরের বেশি অভিজ্ঞতা সহ একজন ফ্রিলান্সার ইনস্টাগ্রাম মার্কেটার হিসাবে আমি আপনাকে আপনার সামাজিক মিডিয়ার লক্ষ্য অর্জনে সহায়তা করতে পারি আমি আপনার আমি আপনাকে আপনার অনুসারী ব্যস্ততা এবং বিক্রয় বৃদ্ধি করতে সাহায্য করার জন্য একটি কাস্টম কৌশল তৈরি করব আমি আপনাকে অ্যাকাউন্ট সেট আপ বিষয়বস্তু তৈরি হ্যাশট্যাগ প্রচার এবং বিজ্ঞাপন প্রচারের সাহায্য করতে পারি আমার সাফল্যের একটি প্রমাণিত ট্র্যাক রেকর্ড আছে এবং আমি আপনার লক্ষ্যে লক্ষ্য অর্জনের জন্য আপনার সাথে কাজ করব দেখেন সুন্দর একটা ডেসক্রিপশন লিখে দিছি আর ভিতরে শুধু পাম আর পাম আর গ্যাস আর গ্যাস এটা এটা দেখলেই পাও হরকাবে সমস্যা নাই তো এটা হয়ে গেছে এবার আসেন প্রবলেমটা কোথায় এঙ্গেজমেন্ট কথাটা লাগা যাবে না হ্যাঁ এঙ্গেজের এখানে একটা দিয়ে দিতে হবে ফলোয়ার ফলোয়িং এখানে একটা দিয়ে দিতে হবে স্ট্র্যাটাজি অবলম্বন করতে পারি সমস্যা নাই এঙ্গেজমেন্ট দিয়ে দিতে হবে সেল থাক ফলোয়িং ফলোয়িং ওকে ফলোয়িংয়ের এখানে দিয়ে দিলাম তো এগুলো ভুল না এগুলো হচ্ছে ইচ্ছা করো ইচ্ছাগতভাবে ভুল কখনো কখনো ভুল দেখেও ভুল করতে হবে ঠিক আছে নিজের ক্রিয়েটিভ প্রমাণ করা যাবে না কখনো কখনো ভুল করতে হবে কেন ভুল করতে হবে যদি এই কথাগুলো আমরা লেখি তাহলে আমাদের অ্যাকাউন্ট চলে যেতে পারে যদি হাই কোয়ালিটি যেমন আমরা যারা এসিওর কাজ করি এখন হাই কোয়ালিটি এই কথাটার জন্য আমাদের প্রবলেম করে বা আমাদের অ্যাকাউন্টে সমস্যা করে হাই কোয়ালিটি কথাটা এখন লেখা যাবে না তো সেম এখানে অনেক কথা আছে যেগুলো লেখা যাবে না follower following engagement like comment share এগুলো কথা এখানে লেখা যাবে না বা অর্গানিক গ্রোথ অর্গানিক কথাটা লিখলে প্রবলেম করে প্রমোশন কথাটা আমরা ডেসক্রিপশনের ভিতরে লিখবো না মার্কেটিং কথাটা লিখতে পারেন বা তাহলে কোনো সমস্যা হবে না এইগুলো জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে আর এখানে কিছু কিওয়ার্ড প্লেসমেন্ট আছে ক্লাসের ভিতরে আমি দেখাবো নি লাস্টের দিকে ওটা শেয়ার হবে না সম্পূর্ণ ভিডিওতে যদি সব শেয়ারই করে দেই তাহলে আপনাদের জন্য রইল কি ওকে তো এইগুলো ভালোভাবে দিয়ে দিবেন দেওয়ার পরে এবার আসি হচ্ছে সেকেন্ড স্টেপে সেকেন্ড স্টেপে হচ্ছে আমাদের এখানে কি প্রোভাইড করবো বাইরকে আমরা কি দিব হট তাহলে কি hot this this offer okay offer included included okay Clo cloded okay okay হয়ে গেছে তো এবার আমি এখান থেকে এটা বোল্ড করে দিলাম এবং লাইটটা জ্বালায় দিলাম তাহলে কি এখানে দেখতে খুব ভালো লাগবে দেখেন খুব সুন্দর লাগতেছে এখন তো এটা লেখার পরে এবার আমি এখানে আসব এখানে এসে আমি নাম্বার করতে পারি এবং ব্লুটিং করতে পারি অবশ্যই আমি নাম্বারটা করি নাম্বারটা করলে আর সুবিধা হবে আর কি তো এখানে আমি কিছু অপশন আমি এখানে দিতে পারি যেমন ওদেরগুলো ফলো করতে পারি ওরা কয়েকটা জিনিস মেন মেন যে জিনিসগুলো আছে আমি এখানে দেওয়ার ট্রাই করব তো আমি কি দেবো প্রথমে আমি দেবো হচ্ছে তুমি কি পাবে গেট ওকে গেট জিটা বড় করে দিবেন গেটের নয় আপনার গেট দিয়ে সব বাইরে যাবে buyer get real and active active follower followers okay এবার আসি ফলোয়ারের এটা কি করতে হবে ছোট করে ওয়াও করে দিতে হবে ঠিক আছে ফলোয়ার্স দুই নম্বরে পাবেন হচ্ছে টার্গেটেড ওকে টার্গেটেড আমরা এখানে কি কি করব সেগুলো আগে বলি ওকে এটা আপনারা করে নেবেন ঠিক আছে আমি এখানে ভুল করলাম না আপনারা এটা কিন্তু দিয়ে নেবেন না হলে কিন্তু প্রবলেম করবেন ঠিক আছে আমি জাস্ট এখানে বুঝাই দিতেছি সব কিছু তো আমি প্রথমে কি করব তাকে দিব হচ্ছে অ্যাক্টিভ ওকে গেট দরকার নাই আমি শুধু দিয়ে দিই হচ্ছে real and active follower okay তারপরে দিব হচ্ছে ধরেন টার্গেটেড তাকে আমরা হ্যাশট্যাগ রিসার্চ করে দিতে পারি একটা সেকেন্ড গিকগুলো দেখার দরকার ছিল কি করা যায় রিয়েল অ্যান্ড অ্যাক্টিভ ফলোয়ার এগুলো ইউজ করবো ওকে ব্যাপার না okay real and active forward তারপরে দিতে পারি টার্গেটেড ওকে টার্গেট টার target okay targeted targeted audience audience audience অডি অ্যান্ড সি audience audience research targeted audience research and analytics বা অ্যানালাইসিস ওকে এগুলো আসলে কিছু না এগুলো জাস্ট আমরা ওকে বুঝাইতেছি যে আমরা অনেক কিছু জানি আসলে কিছুই না ঠিক আছে এগুলো হচ্ছে পয়েন্টগুলো বাড়ানো দরকার কারণ একটা দুইটা পয়েন্টে আসলে তেমন কাজ দিবে না বা কাজ আসবে না তো আমাদের এই পয়েন্টগুলো বাড়াতে হবে যেটা সবার সাথে যেন আমাদেরটা না পড়ে আরে বাই সমস্যা কি ওকে রিসার্চ ওকে এবার আসি হচ্ছে এখানে দিতে পারেন আপনি ওকে এখানে দুই নাম্বারটা আমি দিয়ে দিই হচ্ছে দুই নাম্বারটা ওকে দুই এখানে দিতে পারি Instagram account set up and optimization ভালোভাবে আমি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সেট আপ করবো এবং অপটিমাইজেশন করবো ইনস্টা আগের ক্লাসগুলো যারা দেখছেন তারা ওগুলো দিয়ে কিন্তু আর হবে না ওগুলো এখন ওল্ড হয়ে গেছে এখন নতুন নিয়মে গিক করতে হবে আমাদের গিকগুলো প্রতিনিয়ত প্রতি মাসেই চেঞ্জ হবে নতুন নতুন টপিক বা নতুন নতুন সিস্টেম আসবে অপটিমাইজেশন অপটি মাই মাই মাই মাইজেশন ওকে মাইজেশন ওকে অপটিমাইজেশন তিন নাম্বার আমরা দিতে পারি ওকে এটা হয়ে গেছে তিন নাম্বার হয়ে গেছে এবার চার নম্বরে দিব হচ্ছে ধরেন content creation content content content creation creation creations okay creation and plan planning okay content creation and planning একটা প্ল্যানিং দিব ওকে প্ল্যানিং প্ল্যানিং বাস নাম্বারে দিব হচ্ছে পোস্ট পোস্ট করব আমরা পোস্ট শিডিউল ওকে শিডিউল হচ্ছে কি একটা নির্দিষ্ট সময়ে আমরা তাকে পোস্ট করে দিব এগুলো যদি আপনারা আগের ক্লাসটাতে জিজ্ঞাসা করতেন তাহলে ভালো হইতো ঠিক আছে আবার এগুলো নিয়ে কথা বলতে হবে মনে হয় শিডিউল মানে একটা বায়াররা মানে ইউনাইটেড স্টেটসের লোকেরা কখন অ্যাক্টিভ থাকে ওই শিডিউলটা আমাদেরকে বের করতে হবে schedule link okay schedule link okay scheduling link and properly management management okay তারপরে আমরা দিতে পারি হচ্ছে ছয় নাম্বার কি দেওয়া যায় ছয়টা ইউজ করবো না বেশি ইউজ করবো হ্যাশট্যাগ রিসার্চ দিছি কি properly target audience content creation post schedule targeted targeted targeted hashtag okay hashtag research okay আমরা এটা ইউজ করে দিলাম পয়েন্ট বাড়ান দরকার শুধু বাড়ায় দিতেছি তারপরে আমরা ইউজ করতে পারি আটটা মিল করতে হবে ওকে আরেকটা ইউজ করি সেটা হচ্ছে ইনস্টাগ্রাম কপি কপি যদি কারো তা করেন সেটা কিন্তু গুগল প্যাডে থেকে কপি করতে হবে যদি কারো একটা কোনো জিনিস কপি করার দরকার পড়ে সেটা কি করবেন সেটা হাতে লিখবেন কোনো ডাইরেক্ট এভাবে কপি পেস্ট করবেন না তাহলে কিন্তু সমস্যায় পড়বেন আগে আগে বলে দিলাম এই সমস্যাটা মোটামুটি সবারই হয়ে থাকে ওকে অ্যানালাইসিস না দিয়ে অ্যানালাইটিক্স দিয়ে দিই অ্যানালাইটিক্স দুইটা কথা তাহলে একই হয়ে যাবে analytics okay analytics and report report reporting okay reporting reporting analytics and reporting দিব আট নাম্বারে দিব হচ্ছে আমরা চব্বিশ ঘন্টার যে কোনো সময় যদি তার সাপোর্ট প্রয়োজন হয় আমরা তাকে দিব এটা ইউজ করতে পারি এক সেকেন্ড আরেক দুই একটা জিনিস ভাবি দেখি পাই কিনা তাহলে তো ভালো হবে ওকে মোটামুটি তো সব শেষ করে ফেলছি আরেকটা ইউজ করব না ওকে একটা দিয়ে দিই হচ্ছে চব্বিশ ঘন্টা চব্বিশ by seven hours free support support যদিও লাগে না এটা জাস্ট এটা পয়েন্টটা বাড়ানো দরকার সাপোর্টস এটা আমরা দিব দেখেন মোটামুটি একটা সুন্দর একটা ডেসক্রিপশন আমরা তৈরি করে ফেলছি তো এবার আসি এখানে আরেকটা জিনিস লিখতে হবে বেনিফিট আমরা বেনিফিটটা লিখতে পারি অথবা আপনি বেনিফিট স্কিপ করে যেতে পারেন হোয়াই চুজ মি দিয়ে শুরু করতে পারেন কেউ কেউ আছে বেনিফিট লেখে বেনিফিট আপনারা লিখতে পারেন চাইলে আর না চাইলে এটা ইউজ করতে পারেন কিছুই হবে না হোয়াই চুজ মি সংক্ষিপ্তই অনেক কিছু কাজ শুরু হইলে এগুলোতে মেলা আমরা যে কথাগুলো লিখছি অনেক এক্সপার্ট কথা বলছি তো হোয়াই চুজ মি এটার জায়গায় আমরা মার্ক করে দিলাম এটা একটা ইয়া করে দিলাম পয়েন্ট করে দিলাম ব্লুটিং এবার আমরা এখানে আমরা ব্লুটিং করতে পারি অথবা মার্কেটিংও করতে পারি সেটা আপনার রুচি আমি ব্লুটিং করে দিলাম এখানে দিয়ে দিলাম হচ্ছে ওয়ান টাইম ওকে এটা নিচেরটা মার্কিং হয়ে গেছে আমি মার্কিংটা ওকে লাইটটা বন্ধ করে দিলাম হ্যাঁ on time time on time delivery delivery আমি ইউজ করব তারপরে আমি ইউজ করব হচ্ছে wall manually manually manually manually বানানো ভুল এক সেকেন্ড ম্যানুয়ালি পোস্টিং বা ওয়ার্ক ম্যানুয়ালি ওয়ার্ক তারপরে আমরা দিতে পারি হচ্ছে একশো percent hundred percent hundred percent save marketing তার কোনো প্রবলেম হবে না এটা তারে বলে দিলাম তারপরে একশো পার্সেন্ট কোয়ালিটি সার্ভিস গ্যারান্টি আমরা দিতে পারি একশো পার্সেন্ট দুইটা হান্ড্রেড হান্ড্রেড হয়ে গেল okay hundred percent quality quality quality quality okay quality নাম ভুল okay quality service service service guarantee guarantee guarantee G U A R and TED. Okay. Granted. Okay. Not a fake fake like not a f- fake like okay not fake like follower এগুলো দেওয়া দিতে পারি নট ফেক লাইকস likes follower not follower follower কথাগুলো কীভাবে লিখতে হবে মনে তো আছে এগুলো অবশ্যই ইয়া করে দিবেন follower following following following followings তারপরে আপনি দিয়ে দিবেন হচ্ছে ফলোয়িংস কমেন্টস কমেন্টস তারপরে আপনি ইউজ করতে পারেন এঙ্গেজমেন্ট অ্যাংজি দিয়ে দিলাম ওকে হয়ে গেছে আমার মোটামুটি এখানে আমার আর কোনো কাজ নাই অনেক বড় হয়ে গেছে এবার নিচে একটা লিখে দিবেন আমি এই কাজগুলো অর্ডার করার আগে আমার সাথে যোগাযোগ করো এগুলো লিখবেন ঠিক আছে অথবা কন্ট্যাক্ট করো হ্যান ত্যান এগুলো লিখে যাবে তো এটার পরে কিছু জিনিস আমি এটা লিখবেন আপনারা এইটুক লেখার পরে নিচে আমি একটা সিস্টেম দিয়ে দেবো ওইটা আপনি ক্লাস শেষে বলতেছি আপাতত আপনারা এটুক লেখেন আমি এটা আপাতত আপনাদেরকে দিয়ে দিতেছি ওকে জুমের চ্যাটবক্স চেক সরি গুগল মিটে চেক চেক করেন আই হোপ যে চলে গেছে সব কিছু হ্যাঁ ঋতিক আসো মনে হয় পাইতেছো না একটু আমি সাইজ করে দিই তাহলে প্রবলেম হবে না ওকে প্রথমে ওকে একটা কাজ করি এত প্রবলেমের থেকে ফেসবুক তো আছেই গ্রুপ এখানে আর যদি কারো লাগে ডেসক্রিপশন আরও বিশ পঁচিশটা জেনারেট করে বা আপনাদের জন্য তৈরি করে দিব সেটা করা যাবে কিন্তু এই ক্ষেত্রে নিজেরা কষ্ট করবেন না তাহলে তো হবে না আপনারা একটু কষ্ট করে নেন কারণ আমি চাইলে আমি এক মিনিটের মধ্যে তিন চারটা ডেসক্রিপশন লিখতে পারবো আমার কাছে সিস্টেম আছে তাহলে আপনাদের কোনো কষ্ট হইলো না তাহলে আপনারা খালি ফল খাওয়া শিখলেন গাছ লাগানো শিখলেন না গাছ না লাগানো শিখলে কিন্তু পরবর্তীতে যদি কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু সব শেষ তো এটা আমি দিয়ে দিলাম আপাতত দিয়ে দেওয়ার পর এটা আমি সেভ করে ফেলবো নিচের দিকে আসবো নিচের দিকে এখানে কিছু কোশ্চেন অ্যাড করতে বলতেছে কি কি হবে না হবে তো ফগ বলে এটারে দরকার নাই এটা সেভ অ্যান্ড কন্টিনিউ করে দিই তো এবার আসি রিকোয়ারমেন্ট রিকোয়ারমেন্টটা এখন একটু আপডেট হয়েছে দেখি কি কি আপডেট হচ্ছে এখানে দেখেন এরকম আপডেট হয়েছে কি কি স্টেপে আপনি এগুলো লিখবেন সেটা কি কি দরকার আপনার সেগুলো এখানে লিখতে পারেন অনেকগুলো সিস্টেম এখন আসছে তো আমরা অ্যাড এ কোশ্চেন্স এখানে আমরা অ্যাড করে দেব এখানে আমরা লিখব যে আমার লাগবে হচ্ছে আমার লাগবে ওকে একটা second I need for you I need for you Bangla করে দেখি আবার ভুলভাল হয় নাকি একটা কাজ করি আমি একটু ট্রান্সলেট করি আমার এই কাজ করার জন্য যা প্রয়োজন ওকে লেখালেখি পছন্দ না সহজ কথা লিখে দিলাম আমি এই আমি এই করতে হবে okay sorry hot this okay hot I need to okay এটাও না তো তারই ওকে আই নিড এবার পয়েন্টগুলো আমি এখানে দেওয়া শুরু করে দিই I need Instagram Instagram Instagram account I need Instagram account manager access manager access okay আগের মতো করে লেখা যাচ্ছে না এখন নইলে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করবে না আই নিট এই জিনিসগুলো হলে আমি কাজটি শুরু করতে পারবো দুই নাম্বারে নেবেন হচ্ছে ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট ম্যানেজার অ্যাক্সেস দুই নাম্বারে নেবেন পোস্ট অথবা ওকে পোস্ট নেবেন পোস্ট পোস্ট নেওয়া যায় কি কি নেওয়া যায় পোস্ট আগে যেটা নিতাম সেটা তো এখন লেখা যাবে না okay post description okay wall post hmm hmm ইনস্টাগ্রামের ম্যানেজার অ্যাক্সেস এটা তো মানে এটা তো দেখি নাই আগে ওকে ওই যে আমরা আচ্ছা, আচ্ছা। এখন পাসওয়ার্ড চাইলে কিরকম হয় না ঠিক আছে আচ্ছা, সেই জন্য আমি এটা বলছি ঠিক আছে বাইরে এটা বুঝতে পারবে কিন্তু যদি ওকে তাহলে আমি সহজেই লিখে দিই তাহলে আরও সমস্যা নেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাক্সেস যখন এই কথাটা বলছি এখানে পাসওয়ার্ড ইমেল সব কিছু বলা হয়ে গেছে বুঝছো ব্যাপারটা এখন জাস্ট এটা লিখলাম সংক্ষিপ্ত all post and photo okay all post এটা লিখলে হয়ে যাবে all post and okay post all post আর কিছু লাগে না ওকে আপাতত আরেকটা বাড়াই দিই ডেসক্রিপশন দিয়ে দিই ওকে অল পোস্ট হলে হবে সমস্যা নেই এটি হলে এনাফ আমি কাজ শুরু করতে পারবো আর ওর কাছ থেকে আমাদের কোনো কিছু প্রয়োজন নাই পোস্ট অ্যান্ড হচ্ছে অ্যাকাউন্টের অ্যাক্সেস এটা কিভাবে দেবে ফ্রি ট্যাক্স ওকে ফ্রি ট্যাক্সে নেই ওকে অ্যাটাচমেন্টে নিয়ে নেই হ্যাঁ অ্যাটাচমেন্টে ক্লিক করলাম এটা অ্যাড হয়ে গেছে এরকম দেখাচ্ছে কিন্তু ফাইবারে দেখেন এইভাবে লিখতে বলছে ঠিক আছে আপনি কি কি মানে ডিটেলসে লিখতে বলছে আমরা আপাতত সিম্পলি এইভাবে লিখতে পারি ওটা একটা দিয়ে দিচ্ছে তো আপনি আপনার মতো করে লিখতে পারেন এগুলো কোনো সমস্যা না তো আমরা সেভেন কন্টিনিউ ক্লিক করি ওকে এবার আসি হচ্ছে ইমেজের জায়গায় ইমেজটা আমাদেরকে ভালোভাবে বানাইতে হবে অবশ্যই ক্যানভার ক্লাসটা যারা দেখেন নাই ওই ক্লাসটা একটু কষ্ট করে করতে হবে করে ইমেজটা বানাতে হবে তারপরে আমি একটা বেসিক আপনাদেরকে ব্যানার তৈরি করে দেখাচ্ছি যে কীভাবে ব্যানারগুলো তৈরি করতে হবে তো এটা করার পরে ওকে আমরা চলে যাব ক্যানভাতে ক্যানভার ক্লাসটা অবশ্যই করতে হবে তাহলে আপনারা সহজেই ক্যানভাতে আসতে পারবেন প্রসেসগুলো বুঝতে পারবেন ওকে আর যদি কারো টাকা পয়সা বেশি থাকে তাহলে ব্যানারগুলো কষ্ট করে বানাইতে হবে এখন ব্যানারের রেটও খুবই কম ঠিক আছে আমাদের অনেকে আছে যারা ব্যানার বানায় বানায় নিতেছে কষ্ট নিজেরা করতেছে না কিন্তু প্রথম অবস্থায় আপনারা তাহলে শিখতে পারবেন কিছু তো ওকে আমরা ক্যানভাতে চলে আসলাম এটা হচ্ছে আমাদের কাজ অপশন এখান থেকে আমাদের যে কোনো ডিজাইন আমরা করতে পারবো দেখেন আমি যতগুলো থামলেন যতগুলো কিছু আমি এখান থেকে তৈরি করি ওকে তো ক্রিয়েটে ডিজাইন এখানে আমি ক্লিক করব ক্লিক করে এখান থেকে লেখা আছে কাস্টম এ ডিজাইন আমরা কাস্টম সাইজটা ক্লিক করব ক্লিক করার পরে এখানে ফাইবার গিকের জন্য একটা সাইজ আছে নাম হচ্ছে বারোশো সত্তর এখানে হচ্ছে ছয়শো না সাতশো উনসত্তর সাতশো উনসত্তর এটাই কি ঋত্বিক হ্যালো বারোশো আশি মনে হয় না আমার তো মনেই নাই হ্যাঁ, হ্যাঁ, বারোশো আশি হবে আমি অনেকদিন ধরে গিগ মিগ বানাই না ওকে এখানে হ্যাঁ ঠিক আছে বারোশো আশি এখানে রিকোয়ারমেন্ট দিয়ে দিছে ওকে ভালো হয়েছে এবার ক্রিয়েটে ক্লিক করব আমরা তো আমি একটা নর্মালি বানাই আপনারা আপাতত একটু কষ্ট করেন তাহলে হয়ে যাবে সমস্যা নাই তো নর্মালি জিনিসটা হচ্ছে আমি একটা ব্যাগ ছবি নিয়ে আসি এখান থেকে এখানে দেখেন আপলোড এখান থেকে আপনি আপলোড আপনার বাইর থেকে ছবি নিয়ে আসতে পারবেন তো ধরেন আমি এখানে আমার এই ছবিটা দিয়ে দিলাম ওকে দিয়ে দিয়ে বরাবর টান দিয়ে দিই ওকে একটু বড় করে দেই আর এটা একটু কমায় দেই এক সেকেন্ড কমায় দেই হ্যাঁ তাহলে দেখতে একটু ভালো লাগে আর কি একটু কমায় দেই ফাইবার ফাইবার কথাটা বুঝাইতে পারলে তো ভালোই হইতো তো যাই হোক বোঝানোর দরকার নাই তো আমি একটা বেসিক দিয়ে দিলাম আপাতত আপনারা আপনাদের মতো করে দিয়ে দিয়েন কারণ একটা ব্যানার বানাইতে কমসে কম দুই থেকে তিন ঘন্টা সময় লাগে আমরা শর্টকাট পদ্ধতিতে বানাইতেছি এই জন্য আমাদের তাড়াতাড়ি হবে হুম একটু কালো করে দিই ইনস্টাগ্রামের ব্যালারগুলো অনেকগুলো কালার হয় কিন্তু বেস্ট কালার হচ্ছে ব্ল্যাকস তো এবার চারো দিকতে আমি একটা শেপ দিব দেখেন এলিমেন্টস লেখা আছে আমরা এলিমেন্টসে ক্লিক করব তো আমি একটা কাজ করি এই ছবিটা আমি এই দিকে দিয়ে দিই হ্যাঁ এই দিকে দিয়ে দিই ফাইবার কথাটা দেখি বলা যায় লেখাটা হয় কি না ওকে ওকে চলবে কিন্তু ওকে আর একটু সাইজ করে নিই মানে বুঝাইতে হবে যে আমি আসলে সেলার তো এখানে দেখেন লেখা আছে শেপ শেপটা আমি নিব এখান থেকে শেপটা নেওয়ার পর এখান থেকে এই শেপটা টান দিব উপরের দিকে এবং এই দিকে টান দিব হ্যাঁ দেখেন টান দেওয়ার অপশন আছে কিন্তু এখানে ছোট ছোট ঘরের মতো আছে এই ঘরটা আমি উপরে দিয়ে দিলাম আমি চারোদিকটা একটা বর্ডার ক্রিয়েট করব যাতে এটা থ্রি মডেল তৈরি হয় ঠিক আছে তো আমি এখান থেকে ধরেন আমি গ্রিন নিতে পারি ইনস্টাগ্রামের কালারটা হচ্ছে এই কালার তো আমি এটাও নিতে পারি ওকে এটা চলে গেছে সরি ওকে এই কালারটা আমি আগেই নেই ধরে নিলাম এটা টান দিলাম টান দিলাম টান দিয়ে এটা উপরের দিকে তুলে দিলাম আস্তে করে বর্ডারটা দিয়ে দিব যতটুক দরকার ওকে এবার আমি এটা উপরের দিকে তুলে দিব মানে কিবোর্ডের ইয়েতে ক্লিক করবেন ওই যেটাতে আমরা গেম খেলি উপরের দিকে নিচের দিকে নামাইতে পারি ওইটা ক্লিক করলেই হয়ে যাবে ওকে এই কালারটা খুব একটা চোখে লাগতেছে না আমি চাচ্ছি যে লাল ইউজ করলে কীরকম হয় ওকে লালটা দেখি লালে খুব একটা ভাল লাগে না তো আমি একটা কাজ করি তাহলে আর কিছু কালার দেখি সাদা হলুদ ওকে ওকে এখানে দেখেন অনেক কালার আছে ঠিক আছে এগুলো দিতে পারেন ট্রাই করেন যেটা ভাল লাগে সেটাই দিবেন তো এটা ইউজ থাক এটাই বেটার ইনস্টাগ্রামের কালারটা এটা আমি ডুপ্লিকেট করবো এখান থেকে ডুপ্লিকেট আমি ডুপ্লিকেট করে নিচের দিকে এটা দিয়ে দিলাম সেমভাবে নিচের দিকেও আমি নামাবো স্কেপ করে করে ওকে আমি নামাইতেছি দেখেন এখানে সিস্টেম আছে যদি এভাবে নামাইতে না পারেন তাহলে এখানে দেখবেন নিচের দিকে ওকে আমি একটু এটা উপরের দিকে তুলে দিই চল্লিশ আছে না এটা আপনি জুম করে দিবেন তাহলে আপনি এটা জুম হয়ে যাবে জুম হলে আপনি এটা এভাবে নিজে নিজেই ইচ্ছা করে নামাইতে পারবেন ওকে আমি চল্লিশে রাখলাম আবার চল্লিশ ওকে তাহলে আগের ইয়ে অপশনে চলে গেল এবার সেমভাবে এখানে আমি এটাও ডুপ্লিকেট করব। এটাও সেম ডুপ্লিকেট করলাম করে এই পাশে এটা আমি দিয়ে দিলাম দেখেন টান দিয়ে ধরে ধরে দিয়ে দিতেছি মানে চারোদিক থেকে একটা বর্ডার ক্রিয়েট করতেছি আর কি দেখতে যেন ভালো লাগে এটা হচ্ছে কাহিনী আর কোনো উদ্দেশ্য নাই বর্ডারগুলো ভালো করে দিয়ে দিই ওকে সেম এটাও ডুপ্লিকেট করে এই দিকে দিয়ে দিলাম তার মানে আমার ফ্রেমটা একটা ঘরের ভিতরে তৈরি হয়ে গেল মানে একটা ডিজাইন আমার ঘরের ভিতরে মেক হয়ে গেল আমি খুব দ্রুত করতেছি ওকে আমার হয়ে গেছে মোটামুটি এবার আমি চাচ্ছি যে এখানে পয়েন্টগুলো অ্যাড করতে এখানে দেখেন আবার এই লাইন শেপটা নিব এখানে পেয়ে যাবেন লাইভ শেপ এখানে আমি এই পয়েন্টগুলোকে অ্যাড করার চিন্তা ভাবনা করি তো ধরেন এইখানে আমি টান দিলাম এই পর্যন্ত টান দিয়ে এখানে এই পর্যন্ত আমি দিয়ে দিই মোটামুটি চলবে এটা আমি কালার করতে পারি আপনার মতো করে আপনি কালার করতে পারেন কালোতেই কালার করে দিই ওকে কালোতেই করে দিলাম কালোতেই কালো কালো মিলা যাইতেছে সমস্যা নাই ওকে সিস্টেম কর্মনি আপাতত কালোই থাক তো এবার আমি পয়েন্টগুলো লিখি পয়েন্টগুলো এখান থেকে আমি টেক্সে আসবো টেক্স তো টেক্সে আসার পরে এখানে আমরা হেডলাইনটা নিব বা হেডিং বা হেডলাইন যে যেটা বলে না কেন আমি এখানে লিখবো হচ্ছে পয়েন্টগুলো আমি লিখে দিই পয়েন্টগুলোর উপর বেস করে করে আপনারা ইয়ে করবেন এটা কালো দিছে না আমি টেক্সট কালারটা সাদা করে দিই ওকে এটা হচ্ছে আমার টেক্সট কালার তো এখানে আমি পয়েন্টগুলো লিখি গ্রো ইউর ইওর ইনস্টাগ্রাম অনেকগুলো দেখবেন ঠিক আছে একটা লিখবেন দেখে অনেকগুলোর পয়েন্ট দেখবেন পয়েন্টগুলো দেখে একটা তৈরি করবেন তো এটা আমি একটু ছোটো করে দিই বা এই ফন্টটা আমি যদি চেঞ্জ করে দিই তাহলে পারফেক্টলি লাগবে তো ফন্ট চেঞ্জ করার জন্য আমি এই যেখানে দেখেন ক্যানভাস চেঞ্জ লেখা আছে এখানে আমরা এসে নিচের দিকে দেখবেন অনেক ফন্ট পাবেন লাখ লাখ ফন্ট পাবেন আরেকটা জিনিস যদি কারো এটা প্রিমিয়ামটা না থাকে তাহলে আমাকে একটু নক দিন আমি একটা ইউটিউবের ভিডিও পাঠাবো ওইখান থেকে আপনারা প্রিমিয়ামটা পেয়ে যাবেন ক্যানভার সিস্টেমটা তো ওকে ফ্রিতেই ইউজ করতে পারবেন ওকে তো অথবা প্রিমিয়াম কিনে নিয়েন সমস্যা নেই সেটাও আপনার যদি লাগে মেসেজ দিয়েন আমি হাসিপুর আসো হ্যালো আচ্ছা ওকে দেখি ফন্ট কোনটা কোনটা ভালো লাগে হাসিপুর আপনারা তো কথাই বলেন না কেউ আমি আর কি কমো মানে সেটাই তারপরে আমি যারা খরচ করতে চাবে না তাদের জন্য আমি বানাই দিতেছি আপাতত এরকম করে বানাইলে হবে বেসিক আমি দেখি এখানে অনেক সময় লাগে তো ফন্ডগুলো মিলাইতে এগুলো তো শিখতে হবে না হলে তো স্কিল তৈরি হলো না ফল খাইতে তো সবাই পারে তাই না কেউ আছে আমরা তো দুনিয়ার গিক বানাই এখন তো গিকের ডিজাইনটা আমি বানাইলে প্রফেশনাল গিকে বানাইতে পারবো এক দুই ঘন্টা সময় লাগবো অনেক ভালো হবে তো এগুলোতে আপাতত লাগাই দিই ওকে এটা ইউজ করে দিই এটা আমি বোল্ড করে দেখি হইল না তো তাড়াতাড়ি তাহলে বাংলা ফন্ড আসতেছে কেন আমার এখানে বাংলা এগুলো তো আমি একটারও খুঁজে পাই না এখন দেখি অভাব নাই ওকে পাইছি এত হনে আসল জায়গায় এসি অ্যাটন ওকে এই ফন্টটাই থাক একটু ছোট করে দিই জায়গাটা ওকে চলবে আইজিটা আইজিটা লেখাটা আইটা ছোটো বড় হাতে দিয়ে দিই তাহলে হয়ে গেল আইজি ওকে ইনস্টাগ্রাম গ্রোথ এটা ডুপ্লিকেট করি ডুপ্লিকেট এখান থেকে আমি এখানে দিয়ে দিই একটা কাজ করি এটা আমি ছোটো করে দিই দরকার নেই এত বড় তো এখানে কালার দিয়ে দিই অন্য কালার একটা কালারে বেশি ভালো লাগবো না এখান থেকে কালার নেই আপাতত না কালোই থাক তো এখান থেকে আমি নিতে পারি ডেলি এগুলো বলতে পারেন ওই যে আমরা যেভাবে বলছি ডেলি সবগুলো বড় হতে দিয়ে দেবেন ঠিক আছে তাহলে ভালো লাগবে আর কি ডেলি পঞ্চাশ থেকে পঞ্চাশ টু ওকে বেশি হয়ে গেল না দশ থেকে পঞ্চাশ অথবা দশ থেকে তিরিশটা বা পঞ্চাশটা আপাতত বোঝাইতে পারেন যে পঞ্চাশটা বাড়বে ডেলি এত টু এত প্লাস এটা আপনি দিয়ে দিলেন এটার আর কালারটা অন্য কালার দিয়ে দিই কালার কালার ওকে দিয়ে দিলাম এগুলো একদম বেসিক কিক কারো ভালো লাগবে না আমারও ভালো লাগতেছে না তো একটু ফাঁকা ফাঁকা রাখলে ভালো হবে না হ্যাঁ ওকে বোঝা যায় যেন পয়েন্টগুলো আছে চাইলে আপনি অন্য অন্য ট্যাক্সের ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন তাহলে আরও ভালো লাগবে দেখতে বিভিন্ন কালার হয়ে গেলো অবশ্য কালারটা ইউজ করে করতেছি আমি তারপরে দিয়ে দিতে পারেন হচ্ছে টার্গেটেড ফলোয়ার ওই যে আমি যে পয়েন্টগুলো লিখছি ওইটারই সংক্ষিপ্তটা লিখতে পারেন টার্গেট টেট টার্গেটেড ফলোয়ার এখানে ফলোয়ার কথাটা লিখতে পারেন ফলোয়ার্স টার্গেটেড ফলোয়ার এটা কালারটা আমি অন্য কালার দিয়ে দিই আপাতত জাস্ট আমি দেখাইতেছি একটা ঘিকের ব্যানার দেখে বানাই নিয়ে একটু কষ্ট করে তো এখানে মোটামুটি হয়ে গেছে তো এখানে আমি ইউজ করতে পারি ধরেন real real organic organic organic growth okay real organic growth এটা আমি ইউজ করলাম এখানে কারণ ইমেজের ভিতরে করতে পারবো সমস্যা নাই তো এটা আমি দিয়ে দিলাম হচ্ছে ধরেন সাদা ইউজ করে দিলাম তো তিনটা কালার হয়ে গেল তো চলবে মোটামুটি একটা ডিজাইন চলে আসছে তো এখানে ইনস্টাগ্রামটা লিখে সার্চ করে আর বুঝাই যে এটা ইনস্টাগ্রামের গিক ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম ওকে তো একটা কাজ করি ইনস্টাগ্রামের এটা দিয়ে দিই দুটো প্রথম দিকে অথবা লাস্টের দিকে ছোটো ছোটো করে দিয়ে দিই না পয়েন্টের সাম দিয়া দেখতে যেন বোঝা যায় যে না এটা আসলে ইনস্টাগ্রামের গি তা আমার তো জ্যাকেট কোট তো নষ্ট হয়ে যাবো গা এতটা এত কোট কিনে তার লাভ হলো কি ওকে না থাক আপাতত একটাতে ইউজ করে দিলাম তাহলে এটা থাক আপাতত অন্যটা দেখি ইনস্টাগ্রামে আর কোনটা আছে ইনস্টাগ্রাম এটা ছোট করে এখানে দিয়ে দিই এটার কালারটা পিছনের কালারটা একটু সাদা দিয়ে দিই তাহলে মানুষ বুঝতে পারে যে ইনস্টাগ্রামের এটা ওকে এই শেপটা আমি নিতে পারি এই শেপটা নিচে আমি দিয়ে দিই এখান থেকে এখানে ডুপ্লিকেট দিয়ে এটা ড্রপ করে দিই নিচের দিকে ওকে ওকে একটু ছোট করে দেওয়া দরকার বেশি বড় হয়ে গেছে ভাল লাগে না চলবো মোটামুটি বোঝা যাইতেছে পিছনে একটা ইনস্টাগ্রামের লোগো আছে ওকে এটাই আপাতত লাগাই দিলাম গ্রাফিকের ভিতরে তো ডাউনলোড এখান থেকে আমি ডাউনলোড পিএনজি করব অথবা জিপিএনজি করতে পারেন এখানে দুইটা আছে জিপিএনজি আর একটা হচ্ছে পিএনজি আমি পিএনজিটাই ইউজ করলাম এখান থেকে ডাউনলোড অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন এখানে যতগুলো ট্যাগ আছে ওগুলো ইউজ করবেন হুম যতগুলো ট্যাগ আছে ইনস্টাগ্রামে সবগুলো ইউজ করবেন ওগুলো আমি লিখে দিতেছি নিচের দিকে তো আমরা এটা লেখার পরে ডাউনলোডে ক্লিক করে দিলাম ডাউনলোড ডাউনলোড তো এটা মোটামুটি দুই এক সেকেন্ড সময় নেবে তারপরে এটা পাবলিশ হয়ে যাবে মানে ডাউনলোড হয়ে যাবে আর কি তো এবার এখান থেকে আমরা এটা এখান থেকে ব্রাউজ করে দিব ব্রাউজ ব্রাউজে ক্লিক করব ছবির এখানে এসে আর আপনি যদি ইংলিশে ইন্ট্রোডাকশন দিতে পারেন তাহলে এখানে আপনার ভিডিওটা দিয়ে দিন তাহলে আরও ভালো হয় তো আপাতত ইমেজটা ইউজ করেন ওকে এটা দিয়ে দিলাম সেভ করলাম ওপেন করে দিলাম তো আমার ইনস্টাগ্রামে ব্যানার কমপ্লিট এখানে এখান থেকে আমি যেটা করব সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব ওকে কন্টিনিউতে ক্লিক করলাম নেক্সট পেজে নিয়ে আসলো এটা হচ্ছে পাবলিক পেজ তো এখানে পাবলিক আপনারা ক্লিক করবেন না ওকে এটা আপনারা এখানে অবস্থায় আপনারা এখান থেকে প্রোফাইলে চলে আসবেন ওকে প্রোফাইলে ক্লিক করে ব্যাক করে চলে আসবেন অথবা এই পেজটা এখান থেকে কেটে দিবেন জামালা শেষ তারপরে আমি দেখে ফাইনাল করার পরে আপনারা বাকি কাজগুলো করবেন আশা করি বুঝতে পারছেন এবার ক্লাসটি স্টপ করে